দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ধারণা করা হচ্ছে তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনে গেছে ওবায়দুল কাদের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল তফসিল অনুযায়ী আজ বিকেল চারটার মধ্যে নির্বাচনী কর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে আইন মতে একক প্রার্থী থাকলে এবং তিনি মনোনয়ন পত্র প্রত্যাহার না করলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে আর যদি কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেন তাহলে উনিশ ফেব্রুয়ারি ভোট হবে সংসদে এ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র দাখিল হয়েছে একই ব্যক্তির নামে এবং যার নামে দাখিল হয়েছে তার নাম হচ্ছেন জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন কালকে আমরা বাসাইয়ের পরে বৈধ মনোনয়ন যেগুলো হবে তাদের নাম আপনাদের সম্মুখে ঘোষণা করব এবং আইনানুগভাবে প্রত্যাহারের শেষ তারিখে আমরা চূড়ান্তভাবে ঘোষণা করব যে কে পরবর্তী বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হবে তবে যেহেতু এক ব্যক্তিরই দুটি মনোনয়নপত্র জমা হয়েছে সুতরাং কালকে বাসায় যদি দুটো আবেদন টিকে যায় তাহলে কালকে এটা চূড়ান্ত হয়ে যাবে দর্শক প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি কথা বলেন বাইশতম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে মনোনয়ন প্রদান করেছে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা গত সাত ফেব্রুয়ারি পার্লামেন্টারি পার্টি বৈঠকে যে দায়িত্ব সর্বসম্মতিক্রমে অর্পণ করেছে তিনি এ মনোনয়ন চূড়ান্ত করেছেন দর্শক নির্বাচন কমিশনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী তানিয়া রহমান তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে তানিয়া শুরুতে জানতে চাই জনাব শাহাবুদ্দিনের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সচিব দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাই কারা এই মনোনয়নপত্র জমা দিয়েছেন একটি তো দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে আরেকটি ধন্যবাদ ফারানা দলের পক্ষ থেকেই আসলে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এখানে একটু বলবার আছে যে তিনটি মনোনয়নপত্র তুলতে পারেন একজন যদি মনোনয়নপত্র নিতে চান তো সেই হিসেব করে কোনো দল তিনটি মনোনয়নপত্র তুলবার প্রক্রিয়াটি রয়েছে কারণ কি যেহেতু যাচাই বাছাইয়ের একটি বিষয় রয়েছে যে কোথাও যদি কোনো রকম তথ্যের ঘাটতি থাকে বা কোথাও যদি কোনো রকম নামের বানানের কোনো ভুল থাকে মানে এরকম ছোটোখাটো বেশ কিছু বিষয়গুলো আসলে থাকে কারণ আপনি জানেন জানেন যে রাষ্ট্রপতি নির্বাচনটি আসলে একটু অন্যান্য নির্বাচনের থেকে একেবারেই আলাদা কারণ মাননীয় সংসদ সদস্যরা এই নির্বাচনের ভোটার হয়ে থাকেন এবং তারাই কিন্তু ভোট দিয়ে থাকেন সেই হিসেব করে সকল রাজনৈতিক দল বিশেষ করে যারা সংসদে রয়েছেন তারা তাদের মনোনয়ন দিতে পারেন কিন্তু আগে থেকে যেহেতু ঘোষণা করা হয়ে গেছে যে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি বা অন্যান্য যেসব দল রয়েছে জাসদ থেকে শুরু করে তারা কেউই মনোনয়ন দেবেন না কোনো প্রার্থীকে আওয়ামী লীগের পক্ষ থেকে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে তবে মনোনয়নপত্র যেহেতু তুলবার বিষয়টি তিনটি পর্যন্ত পর্যন্ত তুলবার সুযোগ রয়েছে তাই দুটি তুলেছে তবে এখানে প্রস্তাবক এবং সমর্থক একই প্রস্তাবক হয়েছেন সভাপতি নামে চুপুর পক্ষে ওবায়দুল কাদের এবং সমর্থন হয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তবে যাচাই বাছের প্রক্রিয়াটি আগামীকাল হবে তখন আসলে পুরোপুরি জানা যাবে যদি আজকে বিকেল চারটার মধ্যে আর অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেন তাহলে তাহলে হয়তো আগামীকালই যাচাই বাছাই করার ক্ষেত্রে সকল কিছু যদি ঠিক থাকে তাহলে ঘোষণা চলে আসতেই পারে এবং তাহলে নির্বাচন করবার প্রক্রিয়ার মধ্যে নাও যেতে হতে পারে এমনটি আসলে আইন অনুযায়ী বলা আছে যেহেতু মনোনয়নপত্রের আরও প্রার্থীর সংখ্যাটি বাড়ার যে প্রক্রিয়াটি সেটি সবসময় কমিশন রাখে আইন অনুযায়ী চারটা পর্যন্ত সেই চারটা পর্যন্ত কিন্তু আসলে অপেক্ষা করা হবে যে আর কেউ মনোনয়নপত্র জমা দেন সেক্ষেত্রে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে আমরা জানি যে এখনো পর্যন্ত কোনো নাম না দেওয়ার সিদ্ধান্ত এসছে যে কেউই আর মনোনয়নপত্র জমা দেবেন না অন্তত রাষ্ট্রপতি পদে অন্য কারো নাম কি শুনতে পাচ্ছেন যে রাজনীতির বাইরে বা ছোট রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে শুধু প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এরকম কোনো আলাপ কি শোনা যাচ্ছে কোথাও যে কেউ আসতে পারেন এটি আসলে কিন্তু খুবই একটি সাধারণ জিজ্ঞাসা আসলে সবারই যে শুধুই কি রাজনৈতিক দলগুলোই কি এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে মনোনয়ন দেবেন সেখানে কিন্তু আপনি যদি জানেন যে রাষ্ট্রপতি আসলে নির্বাচিত হয় কিভাবে সেখানে সমর্থক সংসদ সদস্য প্রস্তাবক সংসদ সদস্য হতে হয় সেই হিসেব করে অন্য কোনো দলের কোনো মনোনয়নপত্র তুলবার খবর যেমন আমরা শুনিনি অন্য কোনো ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কাউকে রাষ্ট্রপতি হিসেবে ভাবছেন তেমন কোনো কথা কিন্তু কোথাও জানা যায়নি এবং মনোনয়নপত্র তারা তোলেননি সে হিসেব করে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এক ধরনের পরিষ্কার বার্তা এটি এবং রাজনৈতিক দল হিসেবে বিরোধী দল জাতীয় পার্টি কিন্তু আগেই ঘোষণা দিয়েছে তারা কাউকে মনোনয়ন দেবে না বিএনপিও জানিয়ে দিয়েছে তারাও বাইরে থেকে কোনো কাউকে মনোনয়ন দেবেন না তো সেই হিসেব করে আওয়ামী লীগ ছাড়া কিন্তু আসলে কোনো রাজনৈতিক দল হিসেবে আগামীকালে মোটামুটি একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে যে বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি পদে আসলে শাহাবুদ্দিন আহমেদের কেই ভাবা ভাবা হচ্ছে এখনো পর্যন্ত যে তথ্য রয়েছে অনেক ধন্যবাদ তানিয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সহকর্মী তানিয়া রহমান যোগ দিয়েছিলেন আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে